আমাদের এই প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে সোলার ল্যাম্পের লুমিনোসিটি মেজার করা সো সোলার ল্যাম্প সূর্যের আলো কতটুকু লাইট রুমের মধ্যে প্রবেশ করতেছে এই জিনিসটাই মেজার করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য সো এই জন্য আমরা দুইটা এলডিআর সেন্সর ইউজ করেছি একটা এলডিআর সেন্সর দিয়ে আমরা সূর্যের আলো মেজার করবো এবং এল এলডিআর সেন্সর দিয়ে আমরা সোলার ল্যাম্পের লুমিনোসিটির মেজার করব আচ্ছা সার্কিট সেকশনে কথা বলতে গেলে আমাদের এখানে আমরা মাইক্রো কন্ট্রোলার হিসেবে ইউজ করেছি এটি মেগা থ্রি টোয়েন্টি এইট এবং এটি মেগা থ্রি টোয়েন্টি এইট হচ্ছে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতেছে আর আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি এসডি কার্ড এসডি কার্ডের মাধ্যমে আমরা সারাদিন যে ডেটাগুলো ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডেটাগুলো লক করতেছি আচ্ছা ডেটাগুলো লক করার সময় প্রত্যেকটা ডেটার সাথে যাতে আমরা টাইম লক করতে পারি সেই জন্য আমরা একটা real time clock DS one three zero seven use করেছি এবং ডিএস ওয়ান থ্রি জিরো সেভেনে যাতে টাইম মুছে না যায় সেই জন্য আমরা একটা কয়েন্সেল ব্যাটারি ইউজ করছি যখন কারেন্ট চলে যাবে ও সময় পাওয়ার ব্যাক আপ হিসেবে আচ্ছা আর পাওয়ার সেকশনের কথা বলতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সেভেন এইট জিরো ফাইভ আমাদের মোটামুটি সিস্টেমের যে পরিমাণ পাওয়ার কনজিউম করে তা একটি সেভেন এইট জিরো ফাইভ দিয়ে হয়ে যেত কিন্তু দুইটি ইউজ করার কারণ হচ্ছে আমাদের ডিজিটাল সেকশন এই পাশে হচ্ছে ডিজিটাল সেকশন এই পাশে হচ্ছে অ্যানালগ সেকশন দিস পোর্শন আচ্ছা ডিজিটাল সেকশন এবং অ্যানালগ সেকশনটাকে অ্যানালগ সেকশন পাওয়ার আলাদা করার জন্য এটির কারণ হচ্ছে ডিজিটাল সেকশনে আমরা হাই ফ্রিকোয়েন্সি নয়েজ থাকে so digital section high frequency noise যাতে অ্যানালগ সেকশনে না যায় সেই জন্য আমরা দুইটা সেপারেট লিনিয়ার রেগুলেটর ইউজ করেছি আর হচ্ছে ডিজিটাল সেকশনে যদি ভোল্টেজ ড্রপ হয় সেটি যাতে অ্যানালগ সেকশনে কোনো ইফেক্ট না পড়ে এটি কারণ এটি এর ফলে আমাদের এলডিআর যে লাইট মেজারিং অ্যাকুরেসি অনেক বেড়ে গিয়েছে আর এই পাশে হচ্ছে দেখি আমরা একটা সিম মডিউল ইউজ করেছি আমাদের সিম মডিউল মডেল হচ্ছে দেখি সিম নাইন হান্ড্রেড আর এই জিএসএম মডিউলটি কাজ হচ্ছে আমরা সারাদিন যে ডেটাগুলো লক করেছি সেই ডেটাগুলো মেমোরি কার্ড থেকে সার্ভারে পাঠিয়ে দেওয়া আচ্ছা আর এটি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই এটি সরাসরি এসি থেকে পাওয়ার নিয়ে টুয়েলভ ভোল্টেজ আউটপুট দেয় এই হচ্ছে আমাদের সার্কিট সেকশন থ্যাংকস